দলের নীতির সঙ্গে সম্পর্ক আছে দলের নেতাদের নীতিটা কি আর দলের প্রশ্ন টানা হবে না কেন অনুব্রত মন্ডল কে একমাত্র মাগুর মাছের ঝোল খাওয়ার সময় তার কথা মনে পড়তে পারত ওই ওই পাড়ার বাজারে সে যে মুগুর ধরল মাগুর ছেড়ে সে তৃণমূলের দৌলতে আর যতক্ষণ লুটপাট করবে টাকা জমা দেবে ততক্ষণ দলের সম্পদ আর ধরার সময় বলবে ধরা পড়ার সময় বলবে যে দলে কেউ নয় এই দলের ঝান্ডা দেখিয়ে এবং সেই ঝান্ডায় মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তো যত ব্যবসা যত কারবার আর দল ব্যবস্থা নেবে মানে কি শৃঙ্খলা ব্যাপার নাকি দলের যা করেছে অনুব্রত মণ্ডল এবং যে জন্য ধরা হয়েছে সেটা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এসব করলে দলে থাকা যায় বা এসব করলেই দলে আসা যায় এসব করলেই দলের নেতা হওয়া যায় যা যা তৃণমূল করেছে যা যা অনুব্রত করেছে যা যা তৃণমূলের অন্যান্য এমএলএ এমপি মন্ত্রীরা যা করছে প্রধান উপপ্রধানরা যা করছে ওইগুলো তো কোয়ালিফিকেশন এটা তো ক্রিমিনাল অফেন্স সিভিল অফেন্স জমি দখল করা বাড়ি দখল করা খাদান লুট করা বেআইনি কাজ কারবার করা খুন করা পুড়িয়ে দেওয়া জানতো মানুষকে আর দল কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারে তার জন্য সরকার লাগে আমাদের রাজ্যের সরকারের যে আইনি ব্যবস্থা ছিল দলের স্বার্থে তৃণমূল কংগ্রেস এই ধরনের সমস্ত অপকণ্ডগুলোকে অপদার্থগুলোকে এবং অপকর্মগুলোকে তোল্লা দিয়ে গেছে সুতরাং আইনি যে ব্যবস্থা আছে সেটাকে অকেজো করে রাখা হয়েছিল শুধু শৃঙ্খলা রক্ষার ব্যাপার না বা শৃঙ্খলা ভাঙার ব্যাপার না নবান্নকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন আইন প্রয়োগ হয়নি কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কেন মানুষের অভিযোগ শুনানি হয়নি তৃণমূল দলের লোকজন এমন আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে তাদের অভিযোগও শোনা হয়নি আর কে বলছে আরে জেলার এত সব কাণ্ডের পরেও তাকে জেলা সভাপতি করা শুধু হয়নি বেতাজ বাদশাহ বীরভূমের তো তার ব্যাপারে কোনো একজন উপনেতা বলে কী লাভ তাহলে দলের নেত্রী বলা উচিত তিনি মুখ খুলবেন না অক্সিজেন কম পড়লে তিনি বলবেন আর কার্বন ডাইঅক্সাইড ভরে গেলে পশ্চিমবঙ্গে তুই কিছু বলবেন না সমান আস্ক মি ফর ইংলিশ না তাহলে উনি পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হিসেব কেন করে দিলেন উনি বলতে পারতেন যে যা লুট করবে তার তুই তো নিজে বললেন একা খেলে হবে না দিয়ে খেতে হবে এবং পঁচিশ এক এক আনা তোমরা রাখবে আর তিন আনা পিসি ভাই পকে দেবে তো যদি লুটের মালের বখরা যদি এক আনা তিন আনা হয় চার আনা আর বারো আনা হয় তাহলে অপরাধেরও তো চার আনা বারো আনা হবে দোষটা করলে চার আনার আর বারো আনা নির্দোষ যে প্রপোর্শন উনি ঠিক করেছেন সেই প্রপোর্শনে one fourth Anubrata Mondal three fourth Kalighat Nabanna হ্যাঁ তো উনি কী করবেন দলে নেবেন বিজেপিকে এর আগে যখন ব্যারাকপুর বেল্টে যখন দাঙ্গা হয়েছে আসানসোলে যখন দাঙ্গা হয়েছে তখন তিনি বলেছেন বিজেপির চক্রান্ত তারপর সেই চক্রান্তকে তিনি নিজের দলে নিয়েছেন ওনার মুখের মানায় তাকে মন্ত্রী করেছেন আর সবে তিনি চক্রান্ত দেখেন তাহলে যেদিন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড হলো একশো আশি জনের বেশি লোক মারা গেল কেন উনি এগারো বছরের চক্রান্তটা তিনি বলেছিলেন তাহলে চক্রান্তের এগারো বছরের তদন্ত করে সেটা বার করলেন না কেন তোর কোথায় ছিল বিজেপি তখন মাওবাদীকে নিয়ে চক্রান্ত করেছিলেন আর আজকে বিজেপি অন্যায় এবং চক্রান্ত করে সেই সাহসটা সেই জায়গাটা কে জুটিয়েছে তৃণমূল তৈরি করে উনি বলেছিলেন বিজেপিকে নিয়ে এসে মহাজোট করে লড়বো সিপিএমের বিরুদ্ধে খাল কেটে কুমির কে এনেছিল তিনি নিজেই তো বিজেপি তিনি নিজেই তো বিজেপি তৈরি করেছেন তিনি নিজেই তো বিজেপিকে সাপ্লাই দিয়েছেন আবার তার সাপ্লাইও বিজেপির গোড়াউন থেকেই পুরনো কথা আজকে কিছু বলেছেন আজকে কেউ বলেছে মুখ খুলেছে আমার অ্যাসেসমেন্ট তো পিসি পিসিবাবু মুখ খোলার কথা নয় সে তো হার মাস্টার্স ভয়েস বলেছে চন্দ্রিমা ভট্টা যেটা বোঝা গেল নিজের কোনো কথা বলেনি হার মাস্টার্স ভয়েস আমি এই চেম্বির জবাব কী দেবো ওটা তো রেকর্ড ভাঙা রেকর্ড বাজাবেন সবসময় আর বেড়াল যদি বলে মাছ ছোবো না কে বিশ্বাস করবে কয়লা পাচার কাণ্ডে যুক্ত না হলে এত লোক নাম জানতো অভিষেকের আর কয়লা পাচারের টাকা দিয়ে বৈভব না দেখালে এখন তার সব জায়গায় হোর্ডিং লাগাতো সে বলে দিল জিরো টলারেন্স আর সঙ্গে মিলিত হবে জিরো টলারেন্স এটা তো বোঝা যাচ্ছে অনুব্রত ব্যাপারে তৃণমূল কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এটা সামারিলি এক্সপেল করে সাধারণত যে কোনো দল আর পার্থ চ্যাটার্জি ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান ছিলেন এখন কি হয়েছে ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান জেলে যাওয়ার আগে ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান হয় সামন আস্কিং ইন ইংলিশ যখন তুই যাবো তখন বলবে না এখন বলো The series of incidents that has been taken place in Bengal is very unfortunate. Bengal has its own tradition, its culture. our well-defined political culture since the freedom struggle days. Unfortunately, during this Trinamool regime for last one decade, the goons, the mafia, they had a freedom under the auspicious leadership of or inauspicious leadership of Mamata Banerjee. This Anubrata Subendu type of mafia don became political leaders using muscle power, money power and to some extent media coverage. State machinery, law enforcing agency, civil administration, they were made redundant. Since he had the patronage and direct blessing of Mamata Banerjee, Chief Minister, there is no crime in the rule book which was not committed by type of Anubrata Mandal. Murder, loot, illegal mining, sand mafia, duplicate government receipts to collect told, crores of rupees were sent to Kalighat directly to the account of Trinamool Supremo's nephew. And that's why Mamta Banerjee went to Delhi, managed to take out the name of Abhishek Banerjee from the charge sheet of CBI on this coal, illegal coal smuggling case and money laundering case. Today, however, ED could muster the courage to arrest Anubrata Mandal. You can see the mood of the people en route and in the court. The people of Bengal, they, everywhere they started shouting, thieves, Today, nobody referred to Mamata Banerjee's party as TMC. They referred TMC as a gang of thieves. And still, the Trinamool Congress Supremo, Chief Minister, is not coming out with a single line statement. Whole country and the state wants to know what is the response of the state administration, what is the response of the Trinamool Congress. But Mamta Banerjee is keeping mum. And that is giving the credence to the story of this Anubrata Mandal is not alone. He is one kingpin of the huge gang and the name of that gang is TMC and they have run a parallel economy in Bengal. They have destroyed the rural economy of Bengal. They have destroyed the administrative structure in the rural Bengal. They have made police a laughing stock in Birbhum. হয়ে গেছে